বাহ অনেক দিন পর আমাদের গ্রামে আসলাম আমাদের গ্রামটা কি সুন্দর গ্রামে হাওয়াটা কত ভালো যাই বাড়িতে যাই বাহ একটা কি সুন্দর গান এসেছে এ না মায়ার ফটো এটা গানটা একটু অন করে দেখি বাহ গো কি সুন্দর গাহান মাই একটু ড্যান্স করে নেই তুই কি নেদালা বেদালা নেদালা কি তুই কি করস যে সুন্দর একটা ভাই গাহান বাইর হইছে রে ভাই যে ভাল লাগে কিন্তু শোনা যায় কিন্তু বুঝি না একটু কেউ এইরকম ভালো গাহান জানোস পাগল হইছত তাই বলে জদাই মদাই এ পে এ এগুলো করবি তোমার তো খায় কোনো কাম নাই যাও যাও হ্যাঁ লকডাউন পাইছ তো লকডাউন পাই গ্রামে হস্টি নষ্টি সুদাইতাছ এক ছয় মাস দিন কান পাইছিলে যা জান না কোন হালার ঘরের হালা আছে কি একটা লকডাউন দিছ না এই লকডাউন দিয়ে এই সব পুলাহানগুলোর অবস্থা এরকম হইছে মার মার মার গেলে গেলে এবার রিভাইভ কর রিভাইভ কর ভাই রিভাইভ কর রিভাইভ কর কি করছ ও ভাই ভাই গেম খেলছি ইউটিউবে একটা গান ভাইরাল হয়েছে কিন্তু আমি আনতে পারতাছি না কি গান ও সেই গানটা ওটা তো আমি বহুত শুনছি দে আমি এনে দিই দেখতে নাকি ভাই দাদা গানটা বাজিয়ে দেই বাজা বাজা Meda Binti Nandala pendalala Oh Mandala ndalala Pedala pedala Nandala ndalala Oi কি হয়েছে তোর তোরাও হে একই গান একই নাচ না তোরাও কি পাগল হয়েছ কোনেকার গাদারে বল গাদারে এটা তুই জানাস কি গান এটা কিরম ভাইরাল হয়েছে দেখ সরে গানের যেটা মর্ম দেখ সরে ভালো কথা কই তো আগে ফে ফে ফ্যা ফ্যা করতেছে আসলে পাগল রে এটা শোন বল বল এরম করতেছ কেন এরম গানের জুস দেখছ কি হ্যাঁ কি একটা গান বন বাইরে সিরি গ্যারামের কয় বলান সব পাগল হয়ে গেছে শালা কথা তিন বাবার গ্যারামের পুলান হাইরে যাই রে রি এ এ নেদলা পেদলা এ এ চদলা পেদলা এ এ চদলা পেদলা দূর হচ্ছে তো না রে কি করি এখন দেখি আবার চেষ্টা করে দেখি ए ए नेदला पेदला तुरुक पांडेला নাই হ্যালো তেলা সেটা গান কি সব কেন কি হইছে একটু হইতাছে না সত্যি আমি সে কখন দিকে চেষ্টা করতেছি কিন্তু হচ্ছেই না কি করব এখন তুই বলতে পারিস একদম ফুল গানটা সত্যি একদম সত্যি সত্যি সত্যি পারিস তো হুম বলতো দেখি দেখ গানটা একটু সুরটা ফিনা নেই হ্যাঁ es de la pétala, eh, esto es de la pétala, eh, esto es de la pétala, ¡Eh! এই eh, eh, eh, দাঁড়া দাঁড়া দাঁড়া এই দাঁড়া দাঁড়া দাঁড়া তোর গানটা তো অনেক ভালো হয়েছে আমার খুব ভালো লেগেছে আমাকে শিখাবি তোদের বাড়িতে আমি বিকালে যাব ঠিক আছে ঠিক আছে তুই একদম সন্ধ্যার টাইমে যাবি কিন্তু বিকালে যাব সন্ধ্যার টাইমে না বিকালে সন্ধ্যার টাইমে আমার টাইম নাই বিকালে যাবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শিখাবি তো শিখাবো সত্যি সত্যি গানটা একটু বাজাতো একটু শুই না ড্যান্স যায় মনে শান্তিটা মিলে যায় দাঁড়া দাঁড়া দাদা শালার আবার দিয়ে পাগলামি না গাইছে আবার নাচতাছে শালা গাছ ও কি শিক্ষা দিয়ে করে নারী করে করে নারী এই তো নাড়ি পাইছি শালা গছকে ওই শালারা ওই শালারা শালারা নাচন দিবার নিছ শালা গছকে ওকে শিক্ষা দিয়ে দিছি শালারা যাই আমার একটু বাড়ির দিকে যাই দেখি শালারা জানি কি গান বাজাইলো মনেও তাইতেছে না ও মনে আছে মনে আছে গানটা একটু বাজাই দেখি এ এনে নেদালা পেদালা এ বা মনে হইতেছে গানের সে সিঙ্গারটাই বেশি ভালো রে বাজাই দিই তেলে না মনে হারি মনে হারি আমরা যখন বাজাইছিলাম তুই আমাদের কি কইছিলি A few moments later